এখান থেকে আপনারা প্রায় সাতচল্লিশ ডলার সমমানের একটা ইনকাম করতে পারবেন যেটা কিছুদিনের মধ্যে খুব আশা করতেছি দু এক সপ্তাহের মধ্যেই এটাকে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন এরকম খবর পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের এয়ারড্রপ যেটা নতুন নতুন মার্কেট এসেছে ফাইভ রয় এইখান থেকে আপনারা খুব ছোট্ট একটা কাজের মাধ্যমে জাস্ট সাইন আপ করার মাধ্যমে আপনারা হচ্ছে এই রিওয়ার্ডটা জিতে নিতে পারবেন এবং এটা র্যান্ডমলি সবাই পাবেন খুব দ্রুত করে ফেলুন হতে পারে আজকে কালকের মধ্যে এই এটা শেষ হয়ে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি দুই একদিনের মধ্যে হচ্ছে তারা যে টোকেনটা দিবে সাতচল্লিশ ডলারের যে টোকেনটা দিবে এটাকে উইথড্র করা যাবে এবং এক্সচেঞ্জ করে নেওয়া যাবে এইরকম এয়ারড্রপ বিভিন্ন এক্সচেঞ্জ দিয়ে থাকে আমি সচরাচর সব এই ধরনের অফার নিয়ে কথা বলি না যেটাকে আমি একটু রিসার্চ করে বুঝতে পারি যে এটা হতে পারে মানে দিতে পারে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটাতে আমি নিজেও কাজ করি এবং সেই ধরনের ভিডিও আমি তৈরি করে থাকি তো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিতে চাই কিভাবে আপনারা এই এক্সচেঞ্জটাতে রেজিস্ট্রেশন করবেন তার জন্য একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সামনে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইন্টারফেসটা ওপেন করা রয়েছে যে পেজটা ওপেন করা রয়েছে এরকম একটা পেজ আপনাদের সামনে দিবে আমি কেওয়াইসি ভেরিফিকেশন পর্যন্ত সমস্ত কিছু দেখিয়ে দেবো তাই অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক কিছু মিস মিস করে যাবেন এবং পরে হয়তো আপনার রিওয়ার্ডটা পাবেন না কষ্ট করার পরে না পেলে তখন নিঃসন্দেহে খারাপ লাগে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকবে এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে হিট করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আসলে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলে যাই আসল কাজে কথা আর না বাড়িয়ে প্রথমে যখন এইরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে প্রথমে এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর নিচে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন যেটা মনে রাখতে পারেন তারপর যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছেন সেরকম একটা পাসওয়ার্ড সেই একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার যে ইমেলটা দিয়েছেন এখানে যদি আপনি গেট কোডে ক্লিক করেন তাহলে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কোড যাবে আপনি জাস্ট এখানে গেট কোডে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে দু এক মিনিট পরে আপনারা হচ্ছে সেই ইমেলে চলে যাবেন যে ইমেলটা আপনি এখানে দিয়েছিলেন এখানে যে ইমেলটা দিয়েছিলেন সেখানে চলে যাবেন সেই ইমেলটাতে চলে যাবেন সেখানে একটা কোড পেয়ে যাবেন কোডটাকে আপনি এই জায়গাতে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে এখানে ইনভাইটেশন কোডটা দিয়ে দিবেন ইনভাইটেশন কোড দিলে আমি যে ইনভাইটেশন কোডটা নিচে দিচ্ছি এই ইনভাইটেশন কোডটা দিলে আপনি কিছু লাভ বেশি লাভবান হবেন আমিও কিছু আপনার ইনভাইটেশন কোডটা ব্যবহার করার ফলে আমার স্টকেও কিছু আসবে মানে ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে যদি ফ্রিলি রেজিস্ট্রেশন করেন ইনভাইটেশন কোড না দিয়ে অবশ্যই আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন কোনো সমস্যা নেই কিন্তু সেটার পরিমাণ কম হবে আপনি যদি ইনভাইটেশন কোডটা দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে পরিমাণে আপনি কিছু বেশি পাবেন এবং আপনার এখান থেকে আমি কিছু কিছু পার্সেন্টেজ পাবো তারপরে আপনি এখানে just I agree to the terms and terms of use privacy পলিসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যখন সব তথ্য দেওয়া হয়ে যাবে আমি সব তথ্য দিইনি কারণ এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট রয়েছে আমি আপনার এই সাইন আপ বাটনটা সবুজ হয়ে যাবে আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট আছে আমি সরাসরি চলে যাচ্ছি লগ ইনে লগ ইন করে আপনাদের আরও কিছু বিষয় আমি আপনাদের দেখাতে চাই এখান থেকে আপনি তারপরে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা প্রথমে এখানে দিবেন দেওয়ার পরে আপনি নিচে এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তার আগে হচ্ছে যেহেতু আপনার ইমেইলে কোড দিয়ে আপনি ভেরিফাই করেছেন কোনো সমস্যা হবে না সাকসেসফুলি লগ হয়ে যাবে লগ হওয়ার পরে আপনি আপনারা হচ্ছে আপনাদের এখান থেকে প্রথমে লগ হওয়ার পর একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে দেখবেন মাই ওয়ালেট নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এটাতে অনেক মানুষ কাজ করছে এই জন্য এটাতে একটু প্রবলেম দেখা যাচ্ছে এই জন্য একটু সময় লাগবে একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে আপনারা এইখানে আপনার অ্যাসেটটা দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সাতচল্লিশ ডলার সমমানের একটা টোকেন রয়েছে এখানে ফিফটি পয়েন্ট ফোর টোকেন আমাকে দেওয়া হয়েছে আপনাদের ওয়ালেটে আপনারা দেখতে পাবেন এতে এটাতে একটু সময় লাগবে হতে পারে যে আপনি যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন তখন দেখতে পেলেন না কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং এখানে আপনি যে টোকেনটা পাচ্ছেন সেই টোকেনটা এই মুহূর্তে লকড আছে আমি একটু এখানে দেখিয়ে দিই কী টোকেন আপনারা এখানে যদি সার্চ বক্সে লিখে সার্চ দেন S B U double L S bull তাহলে দেখতে পাবেন এখানে আপনি এস বুল টোকেন পেয়েছেন এই যে অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে এই অ্যামাউন্টটা আপনি পেয়েছেন যার প্রাইস হচ্ছে forty seven point three four USD বর্তমানে এটাকে এখন লক করে রাখা হয়েছে আপনি হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু তার জন্য আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে কেওয়াইসি ভেরিফিকেশন কিভাবে করতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো তার জন্য সাথে থাকুন এবং চলুন কেওয়াইসি ভেরিফিকেশনটা দেখে ফেলি তো কেওয়াইসি করার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপসের মধ্যে লগ করতে হবে এবং অ্যাপসটি ওপেন করতে হবে তারপরে আপনাকে ক্লিক করতে হবে এই যে মানুষের যে আইকনটা মি লেখা আছে এখানটা এইখানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা মেনুবার দেখাবে মেনুবার একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন অথেন্টিকেশন নামে একটা বাটন এখানে রয়েছে এই অথেন্টিক অথেন্টিকেশন বাটনটাতে ক্লিক করবেন অথেন্টিকেশন বাটনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কে ওয়াইসি ভেরিফিকেশন নামে একটা পেজে নিয়ে এসেছে এখান থেকে আপনি ক্লিক করবেন ফার্স্ট লেভেল বেসিক যেটা সেটাতে আগে ক্লিক করবেন প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করবেন এটা করার পরে আপনাদেরকে নিচেরটা করতে দিবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে লিখে দিতে হবে প্রথমে ন্যাশনালিটি আপনি যে দেশের হন সে দেশটা লিখে দিতে হবে আমি বাংলাদেশ লিখে দিচ্ছি এবং সেখান থেকে পরে তারপরে আপনাদেরকে লিখতে হবে লাস্ট নেম অর্থাৎ আপনার নামের শেষ অংশ যেটা আপনার আপনি যে ডকুমেন্টসটা দিয়ে ভেরিফিকেশন করতে চান সেই ডকুমেন্টসটাতে যে নাম আপনার রয়েছে সেই নাম অনুযায়ী নাম দিতে হবে তবে একটা জিনিস খেয়াল করুন অন্যান্য জায়গায় ভেরিফিকেশনের সময় নাম দেওয়ার সময় প্রথমে দিতে হয় ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথম অংশ এখানে প্রথমে দিতে হবে লাস্ট নেম আমি আমার লাস্ট নেম দিয়ে দিলাম তারপর দিতে হবে ফার্স্ট নেম আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং তারপরে হচ্ছে আইডি টাইপ আপনি কি দিয়ে ভেরিফিকেশন করবেন এখানে আছে ID card driver licence passport Aadhaar আমি এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব আইডি কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে লিখতে হবে আইডি নাম্বার আমি আমার আইডি নাম্বারটা লিখে দিচ্ছি আইডি নাম্বারটা এভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এটা ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনার দুই number level two advance option open হয়ে যাবে আপনি এখানে অ্যাডভান্স অপশনে দেখবেন প্রসিড টু ভেরিফিকেশন লেখাটি নীল হয়ে গেছে এটাতে এখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে এখানে নিচে লেখা আছে ইনফরমেশন ভেরিফাইড প্লিজ ভিগেন ভেরিফিকেশন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে এখানে হচ্ছে প্রথমে আপনার তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে আপনার আইডি কার্ডের ছবি দিতে হবে আইডি কার্ডের দুই পাশের ছবি এখানে দিতে হবে তো আমি আমার আইডি কার্ডের প্রথম পাশের ছবি এখানে দিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে প্রথমে এই প্লাস চিহ্নটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে যদি আপনি ছবি তুলে নিতে চান তাহলে টেক ফটোতে ক্লিক করবেন আর যদি অ্যালবাম থেকে চুজ করতে চান তাহলে অ্যালবামে ক্লিক করবেন আমি অ্যালবাম থেকে চুজ করব এই জন্য অ্যালবামে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে যদি আপনার পারমিশন চাই তাহলে অ্যালাউ দিয়ে দিতে হবে অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনাকে এখান থেকে আপনার গ্যালারি চুজ করে নিতে হবে গ্যালারি চুজ করা হলে আপনার এখান থেকে আপনার ছবি ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার যে আইডি কার্ডের ছবি তুলে রেখেছিলেন ফ্রন্ট সাইডের সামনের সাইডের সেই ছবিটাকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে সেটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম আমার আইডি কার্ডের প্রথম পাশের ছবি এবং তারপরে লোড হতে একটু সময় নেবে অপেক্ষা করতে হবে হ্যাঁ এটা লোড হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আইডি কার্ডটাকে একটা কাগজের উপরে ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একটা ডেমো দিয়ে দিয়েছে একটু এটা খেয়াল করে নেবেন এখানে কাগজে নিচের দিকে আপনার নামটা লিখবেন তারপরে এই এক্সচেঞ্জটার নাম লিখবেন ফাইভ আর ওয়াই গ্লোবাল তারপরে হচ্ছে যেদিন আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছেন সেই ডেটটাকে লিখে দেবেন তারপরে এই কাগজটার ঠিক অন্য পাশে যেন যে লেখাটা আপনি লিখেছেন সেটা দেখা যায় অন্য পাশে আপনার আইডি কার্ডটাকে ধরবেন বা কোনোভাবে পিন দিয়ে আটকাবেন আটকানোর পরে আপনার মুখ সহ একটা সেলফি তুলে নেবেন তুলে নেওয়ার পরে সেটাকে এখানে আপলোড করে দিতে হবে তো আমি আমার সেলফিটা তুলে রেখেছি আছে আমি সেটাকে এখানে আপলোড করে দিচ্ছি এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আমার গ্যালারি থেকে এবং সাকসেসফুলি আপলোড হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এটা সাবমিটেড হয়ে যাবে তারা চেক করবে আপনার ডকুমেন্টস তারপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হলো কিনা জানাবে তো এই হচ্ছে ভেরিফিকেশন প্রসেস আমি যে কাজগুলো এতক্ষণ দেখিয়েছি সবগুলো যদি আপনি মন দিয়ে ঠিকঠাক মতো করেন তাহলে আশা করছি আপনার ব্যালেন্সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে এয়ারড্রপের যে রিওয়ার্ড সেটা যুক্ত হয়ে যাবে অবশ্যই যুক্ত হয়ে যাবে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার এবং পরবর্তীতে এটা যখন উইথড্র হবে আমি বারবারই বলছি যে এটা খুব তাড়াতাড়ি উইথড্র হবে আমি তখন আপনাদেরকে অবশ্যই নোটিস করব তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ এইসব আপডেটগুলো ভিডিও তৈরি করতে করতে অনেক সময় হয়ে যায় মিস হয়ে যেতে যেতে পারে টেলিগ্রাম চ্যানেলে আমি সাথে সাথে আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে যুক্ত থাকবেন এবং টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এইগুলোর লিঙ্ক আপনারা সব নিচে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে